আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মহসিন শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উনিশ জন বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে একুশে পদক দু প্রদান করেছেন তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংস্কৃতিক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক প্রদান করেন এর আগে বাইশ ফেব্রুয়ারি সরকার নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য একুশে পদক দু এর জন্য ১৯ জন বিশিষ্ট নাগরিক এবং দুটি সংস্থার নাম ঘোষণা করেন এবছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে তিনজন মুক্তিযুদ্ধে একজন শিল্পকলায় আটজন রাজনীতিতে দুজন শিক্ষায় একজন ও একটি প্রতিষ্ঠান সমাজসেবায় একজন ও একটি প্রতিষ্ঠান এবং সাংবাদিকতা গবেষণা এবং ভাষা ও সাহিত্যে একজন করে পুরস্কার দেওয়া হয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী এক এম খালিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সঞ্চালনায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবুল মনসুর সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্ছুত রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর করতে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের সহায়তা চেয়েছেন আজ সকালে গুয়েন লুইস প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এ আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেছেন যেহেতু খুব শীঘ্রই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর কোনো নিশ্চয়তা নেই তাই রোহিঙ্গাদের বাসাঞ্চলে স্থানান্তর করা উচিত এবং জাতিসংঘ এ বিষয়ে সহযোগিতা করতে পারে প্রধানমন্ত্রী বলেন বাসাঞ্চলে উন্নতমানের জীবনযাপন ও রোহিঙ্গা শিশুদের নিজস্ব ভাষায় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে সারা দেশের নিয়ে কক্সবাজারের আট উপজেলায় আজ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে জেলার স্থায়ী ও অস্থায়ী এক হাজার আটশো পঁচাত্তরটি কেন্দ্রে আজ সোমবার সারাদিন এ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয় জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমান জানিয়েছেন জেলায় এবার বারো থেকে উনষাট মাস বয়সে বয়সে চার লাখ উনিশ হাজার চারশত বত্রিশ জন এবং ছয় থেকে এগারো মাস বয়সী আটান্ন হাজার সাতশো সত্তর জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ইমরুল আয়েস জানান এই কর্মসূচিতে দুশো জন স্বাস্থ্য সহকারী দুইশো জন তত্ত্বাবধায়ক একশো পরিবার কল্যাণ সহকারী ও আট হাজার সাতশত ছেচল্লিশ জন স্বেচ্ছাসেবক কাজ করছে আমাদের টেকনাপ সংবাদদাতা জানিয়েছেন সকাল থেকে উপজেলার একশত চব্বিশটি কেন্দ্রে ব্যাপক উৎসাহের মধ্যে এ কর্মসূচি চলছে উপজেলার পঞ্চান্ন হাজার চারশত আশি জন শিশুকে ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো হবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু উপলক্ষে আজ উখিয়ায় কবিতা আবৃত্তি সঙ্গীত পরিবেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহায়তায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এই প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম ওকিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজির সভাপতিত্বে এতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন কক্সবাজারে শিল্পকলা একাডেমির ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি এ উপলক্ষে কেক কাটা গান কবিতা কথামালা নৃত্য ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ভিভিশন কান্তি দাসের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলামিন পারভেজ ও অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে পক্ষকালব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ হতে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেপ্পান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল দশটা তেত্রিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা সাত মিনিটে চলবে রাত দশটা বায়ান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দশটা বায়ান্ন মিনিটে চলবে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর এগারোটা বারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়ার